আসসালামু আলাইকুম সজনে শাক অত্যন্ত উপকারী ও পুষ্টিগুণ সম্পন্ন খাবার আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সজনে শাক ভাজি সজনে শাক কুচি কুচি করে কেটে নেওয়ার জন্য লাগবে কিছু কুমড়োর পাতা পাতাগুলো বেছে নিচ্ছি আর এইভাবে একটা একটা করে পরিষ্কার করে বেছে নিতে হবে এবার দুটো কুমড়ো পাতা নিয়ে তার উপরে সজনে পাতা দিয়ে এরকমভাবে জড়িয়ে নিতে হবে এবং এভাবে কুচি করে কেটে নিতে হবে আমার কুচি করে কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিয়েছি এবং সাথে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ ও দুটো পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো লবণ এবার সিদ্ধ না হওয়া পর্যন্ত নেড়ে নেড়ে ভেজে নেব এতে আমি কোনো প্রকার পানি অ্যাড করব না কারণ শাকের গায়ে লেগে থাকা পানি এমনিতেই শাকগুলো সিদ্ধ হয়ে যাবে আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার কড়াইয়ে কিছু শুকনা মরিচ ভেজে নেব শাক দিয়ে শুকনা মরিচ খেতে ভালো লাগে ওই জন্য আমি আগে ভেজে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিব রসুন কুচি এবং একটা পেঁয়াজ কুচি শাকে একটু বেশি তেল দিলে শাকের পুষ্টিগুণ বজায় থাকে একটু ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিলাম জিরের ফোড়ন আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি শাক দিয়ে দিব শাকগুলো দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে নিব শাক রান্না অনেক সহজেই রান্না করা যায় আপনারা চাইলে বাসায় এভাবে করতে পারেন এই যে আমি নেড়ে নেড়ে নিচ্ছি আমার শাক রান্না রেডি হয়ে গেছে এবার আমি তুলে নিব এই দেখুন আমার রান্না হয়ে গেছে আর খুব সহজেই রান্না করা যায় আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ